আসসালামু আলাইকুম বিয়ার্স তো ওয়েব ডিজাইন টিউটোরিয়াল নিয়ে আসলাম সাইদুর রহমান সাইদ তো ওয়েব ডিজাইন সম্পর্কে আমি আপনাদেরকে কিছু তথ্য দিব ওয়েব ডিজাইন কি কেন প্রয়োজন ওয়েব ডিজাইন হলো যে কোনো ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো হয় যে ডিজাইনগুলো হয় সেটাকে ওয়েব ডিজাইন বলা হয় যে ইউটিউবের ফর্মের যে ইন্টারফেসটা কিন্তু শুধু ভিডিওর জন্যই করা হয়েছে ফেসবুকের যে ইন্টারফেস কিন্তু ফেসবুকের জন্যই করা হয়েছে কমার্স যে সাইটগুলো আছে শপিং যে সাইটগুলো আছে শপিংয়ের জন্যই ইন্টারফেস ডিজাইনটা করা হয়েছে যেই সাইটে যে ডিজাইন থাকে যে ডিজাইনগুলো ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ডিজাইনগুলো করা হয় এটাকে ওয়েব ডিজাইন বলা হয় ওটার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা যারা ওয়েব ওয়েব ডিজাইন শিখি এবং ওয়েব ডিজাইন যারা শিখছি তাদের জন্য ভিডিওটা করব ওয়েব ডিজাইন কিভাবে করতে হয় তো প্রথমে অ্যাট ফার্স্ট আমাদের কম্পিউটার কম্পিউটারের যে কোনো একটা নোটপ্যাড অথবা নোটপ্যাড প্রথম যাদের জন্য শেখার জন্য একদম খুবই সহজ নোটপ্যাড প্লাস প্লাস এটা ইনস্টল করে নেব আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেব তো নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে রাখবো এরপরে থাকবে আমাদের কম্পিউটারে মজিলা ফায়ারফক্স অথবা গুগল গুগল ক্রোম দুটা যে কোনো একটা ব্রাউজার রাখতে হবে তিন নম্বরে আমাদের কাজ করতে হবে যেটা আমাদের কম্পিউটারের কন্ট্রোল প্যানেল থেকে এখান থেকে আমরা যাব ভিউ তো এটার কিসের জন্য এটা করব টিউটোরিয়াল কপি এই ডট ডট পট পিএনজি আছে ড্রাইভস তো যে height web design web design web design এইখানে আমরা নিউ নিউ থেকে এখানে আমরা টেক্সট ডকুমেন্ট একটা ফাইল নিব টেক তো এখানে আমরা দিয়ে অ্যাপ্লাই দেই তো এখানে দেখবো আমরা টেক্সট সাইড ডট এক্সটেনশনটা পাওয়ার জন্য আমরা এটা ক্লিক করে রাখবো ওকে তো তারপরে লিখব index index index dot PNG না sorry index dot HTML HTML তো আমাদের কম্পিউটারে বলতেছে ইপু change a file name extension তোমার ফাইল এক্সটেনশন চেঞ্জ করতে চাচ্ছ ইয়েস আমি চাচ্ছি তো এরপরে এক্সটেনশন এই ফাইলটা আমরা মাউস রাইট বাটন ক্লিক করব edit with notepad plus plus তো এখানে আসব আসার পরে তো আমরা ক্রোমটা ওপেন করে রাখবো তো ক্রোমটা ওপেন করে রাখছি পিছনের ট্যাবগুলো আমি ডিলিট করে দিই index dot S T M L index dot HTML তো আমরা এখন এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ শুরু করব তো প্রথমেই বলি এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ আমরা রেডি করে আমাদের পিসিতে তো আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল ক্রিয়েট করব ফাইল টেক্সট ফাইল থেকে আমরা এইচটিএমএল এক্সটেনশন দেব এক্সটেনশন দিয়ে আমরা এইখানে এই ফাইলটারে যেমন আমি দেখাইতেছি যে এই যে এইখান থেকে যে আমরা ফাইলটা ক্রিয়েট করছি ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইনের ভিতরে ফাইলটা ক্রিয়েট করছি ক্রিয়েট করার পরে এইখান থেকে আমরা পারি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করতে বা সরাসরি নোটপ্যাড প্লাস প্লাসে আসতে তো নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে আমরা করব কি আমরা এইখানে এস্টেমেল ফাইল টাইপ করব আমরা কোডিংগুলা করব কোডিংগুলা করার জন্য আমরা এইচটিএমএল ফুল মিনিং এল হলো hyper text markup language language এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আমরা এই কোডিংয়ের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটকে ডিজাইন করব তো আমরা প্রথমে এখানে এল কোডিং লিখবো এইচটিএমএল এর ভিতরে এইচটিএমএল ট্যাগগুলো এল tag head tag body tag HTML শেষ এবং শুরু তো আমরা প্র্যাকটিক্যালি দেখব HTML H HTML HTML HTML open tag start tag বা শুরু HTML শুরু ট্যাগ তো এইচটিএমএল শেষ টেক হলো এইচটিএমএল এইচটিএমএল ক্লোজিং টেক তো এইচটিএমএল ক্লোজিং টেকে এখানে আমরা কিভাবে বুঝবো যে এটা এইচটিএমএল ক্লোজিং টেক তো এই কারণে এটা এখানে আমরা একটা স্ল্যাশ চিহ্ন দেব তো স্ল্যাশটা দেওয়ার কারণে আমরা বুঝবো যে এটা এইচটিএমএল কোডিং টেক তো তারপরে আমরা এই যে এইচটিএমএল কোডিং টেক আমরা যদি এই স্ল্যাশটা না দেই তাহলে আমরা এই জায়গায় কোডিং আমরা এই যে কোডিং টেক আমরা দেখতে পারবো না তো এই জন্য আমরা এই জায়গায় স্ল্যাশ দেবো এই যে স্ল্যাশ দিলে কিন্তু একটা লাল চিহ্ন আসে এই যে শুরু এই শেষ তো এর ভিতরে আমরা ডিজাইনটা করবো তো এইচটিএমএল শুরু এবং শেষ তো এর আগে একটা বিষয় কি এইচটিএমএল এখানে dot type D type HTML এটুকু আমরা লিখবো লেখার পরে আমরা এইচটিএমএল ভিতরে হেড ট্যাগটা দেব হেড হেড দেওয়ার পরে head closing tag head closing ট্যাগটা দেব আমরা এখন সিম্পলি হেড টেকটা দেখব হেড টেকটা আসলে কি আমাদের ওয়ার্ক করতেছে কিনা তো বিয়ার্স দেখ আমরা এখানে লেখব টাইটেল হেডের ভিতরে টাইটেল টেক টাইটেল টাইটেল শুরু এবং শেষ টাইটেল শুরু এবং শেষ আমরা এটা কলেজ করে দিলাম টাইটেল টাইটেলের uh, ভিত্তিতে আমরা লিখব web design web design web design web design tutorial tutorial তো আমরা একটু এখন আমাদের ওয়ার্ক করে কিনা সেটা আমরা চেক করব চেক করব আমরা আমাদের ব্রাউজারে ঢুকবো আমাদের ফাইলটা এখানে আমাদের ফাইল এখন এইখানে আমরা সেভ দিব control F control S control প্রত্যেকটা কাজের শেষে প্রত্যেকটা ট্যাগ কোডিং লেখার শেষে আমরা সেভ করে আমরা রান করব তো সেভ সেভ করব আমরা কন্ট্রোল এস দিয়ে তো কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে আমরা এখানে open with Chrome Mozilla Firefox থাকলে মজিলা ফায়ারফক্স তো আমরা ওপেন করি এখানে যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই web design tutorial web design tutorial এই যে আমাদের টাইটেলটা এখানে শো করতেছে যে ওয়েব ডিজাইন টিউটোরিয়াল তো আমরা একটু চেক করি এখন যদি লিখি এখানে ওয়েব ডিজাইন ফার্স্ট তো আমরা দেখি না ফার্স্ট অনেস্ট অনেস্ট ক্লাস মানে ফার্স্ট ক্লাস তো আমরা এখানে সেভ দেবো কন্ট্রোল এস সেভ করব সেভ করে আমাদের ফাইলটা এখানে গুগল ক্রোম ওপেন করব তো এখন বিয়ার্স দেখেন যোগ এইখানে কিন্তু এইটাই যদি আমরা আমরা রান করি তো এখানে দেখতেছি কি web web design first class web design first class তো আমাদের হেডিং ট্যাকের ভিতরে টাইটেলটা দিব টাইটেল দিয়ে আমরা এখানে চেক করলাম চেক করে দেখলাম যে আমাদের টাইটেলটা আমাদের এইচটিএমএল ফাইলটা আমাদের অর্ক করতেছে তো আমরা এইটা ক্রোমও দেখতে পারবো এবং আমরা মজিলা ফায়ারবক্সে দেখতে পারবো তো এইখানে আরও অনেক অনেক বিষয় আছে তো আমি ধাপে ধাপে স্টিমেল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ hyper text markup language web design করার জন্য বিয়ারসন টিউটোরিয়ালগুলো দেখুন আশা করি আপনি ওয়েব ডিজাইন সম্পর্কে শিখতে পারবেন